আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো আমাদের গ্রুপে কাজ করতে হলে কিভাবে কাজ করবেন কিভাবে কাজ জমা দেবেন তো এটা আজকে শিখাবো আপনাদেরকে আর কারো যদি কোনো ধরনের সমস্যা হয় সব কিছু তাকে বলে দিয়েছি কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা প্রথমে কাজটা করার আগে এই জিনিসটা করব এখানে ক্লিক করব দেন আমরা এখানে হিস্টোরি হিস্টোরিতে ক্লিক করবো হিস্টোরিতে ক্লিক করার পরে যে আমার হিস্টোরি আমি কি কি দেখছি তারপরে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে এটাতে ক্লিক করবে হিস্টোরি কন্টেন্ট তারপরে এখানে আসার পর আমরা এখান থেকে ম্যানেজ অল অ্যাক্টিভিটিতে ক্লিক করব এখানে আসার পর দেখতে পারতেছেন আমাদের হিস্টোরি তো আমরা এগুলো ডিলিট করে দেবো তার জন্য এখানে ডিলিট অপশানে ক্লিক করবো দেন তারপরে এটাতে ডিলিট অল টাইম এটাতে ক্লিক করব তারপর এখানে ডিলিটে ক্লিক করব তারপরে তো আমাদের এটা ডিলিট হয়ে গেছে তারপর আমরা এখান থেকে বাইরে আসব বের হয়ে আসার পর এখন আমাদের কোনো হিস্ট্রি নেই দেখতে পারতেছেন আমাদের কোনো হিস্ট্রি নেই তো তারপরে আপনি প্রথমে আপনাকে বলা হবে দুই মিনিট কিংবা এক মিনিট ওয়াচ টাইম করার জন্য বা পাঁচ মিনিট ওয়াচ টাইম করার জন্য তো আপনি দুইটা ভিডিওতে মিলিয়ে পাঁচ মিনিট ওয়াচ টাইম করবেন বা দশ মিনিট ওয়াচ টাইম করবেন করার পর লাস্ট একটা প্রুফ ভিডিও তৈরি করতে হবে তো প্রুফ ভিডিও তৈরি করার সময় আপনি মোবাইলে স্ক্রিন রেকর্ডার নামের অ্যাপস আছে এই ধরনের অ্যাপস একটা নামে নেবেন দেন তারপর এখান থেকে আমি স্ক্রিন রেকর্ডটা চালু করবো আসার পর এখানে সার্চ করব তো দেন এখান থেকে আসার পর যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা এক মিনিট দেখব বরাবর আপনারা এখানে স্কিপ করবেন না কিংবা ভিডিও অফ করবেন না ভিডিও চলাকালীন এক মিনিট দেখার পর একটা লাইক দিবেন কারণ এক মিনিট দেখা হয়েছে একটা লাইক দেবেন লাইক দেওয়ার পর আবার পনেরো সেকেন্ড পর আপনি একটা কমেন্ট করবেন চাইলে করতে পারেন না চাইলে না তারপর এখান থেকে করার পর তারপর এখানে আপনি সাবস্ক্রাইবে ক্লিক করবেন পর তার কমেন্ট করার পনেরো মিনিট পরে পনেরো সেকেন্ড পরে তো দেন তার পনেরো সেকেন্ড পরে বেলাইকনে ক্লিক করবেন এভাবে কাজটি করতে পারেন তো দেন আমি এখানে কাজটা করলাম তো এটা করার পর আমরা এভাবে কেটে বের আসবো আসার পর এখানে আমরা হিস্টোরিতে ক্লিক করব হিস্টোরিতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমি কয়টা ভিডিও দেখছেন এটা দেখাতে হবে দেন তারপর এখানে আপনি লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর আপনি এখানে নিয়ে আসলে টাইম ওয়াচ দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন এখন এখানে আপনি দেখতে পারবেন না আপনি কত মিনিট ওয়াচ করছেন এই যে এই অপশনটাতে এরিয়া উঠবে যে আপনি কয় মিনিট ওয়াচ টাইম করছেন এবং কী কী করছেন তো দেন এটা করার পর এখান থেকে বের যাবে প্রথম থেকে কিন্তু প্রথমে যেভাবে দেখাইছি ওভাবে আগে ওটা ক্লিয়ার করে নেবেন তারপর আপনি ইউটিউবে এসে প্রুফ ভিডিও তৈরি করবেন তারপর প্রুফ ভিডিও তৈরি করার পর তার দেন আপনি আবার এখানে ক্লিক করবেন তারপর হিস্ট্রি স্টোরি আসার পর এখানে গিয়ে এটাতে ক্লিক করবেন দেন এখানে ম্যানেজ অল অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করার পর এখানে আপনি হিস্টোরি দেখতে পারবেন তারপর এখান থেকে ডিলিট করে দেবেন এখান থেকে ডিলিট করে দেওয়ার পর তারপর আমি আপনাদেরকে যে এরিয়াতে বলা হয়েছে যে দশটা জিমেল হয়তো অনেকে ভাববেন যে দশটা জিমেল দিয়ে যদি একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করি তাহলে তো চ্যানেল নষ্ট হয়ে যায় বা অনেক সমস্যা হবে এখানে আমি ভেরিফাইয়ের কথা বলা হয়েছে হয়েছে যে আমি বলছি যে দশটা জিমেল দশটা নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এখানে হয় দশটা যদি দশটা জিমেল নাও থাকে তাহলে পাঁচটা হলেও হবে ভেরিফাই জিমেল হতে হবে তাহলে কোনো সমস্যা হবে না এবং কি আপনাদেরকে কাজ এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বারে কাজ করা হবে দশ তারিখে সবাইকে অ্যাড করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম